হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা হচ্ছেন ব্লগস নাম্বার ফোর তো এটাতে আমি শিপ তাণ্ডব যেটা একটা কভার আছে সেটা আমি কভার করতে যাচ্ছি তো তোমাদের ভালো লাগলে প্লিজ ভিডিওকে লাইক করো এবং যারা যারা চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের ফ্রেন্ডস থাকলে শেয়ার করে দাও তো without wasting any more time let starts our video with a small intro তো হ্যালো গাইস আমি নমতার আপনারা দেখছেন তাবলা মিনাটি চলুন শুরু করি